সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেনের জন্য কিভাবে অ্যাড কপি রাইটিং করবেন বা অ্যাড কপি লিখবেন সেটা সমস্ত কিছু আজকের ক্লাসের ভিতরে থাকবে আমি দুইটা সিস্টেম দেখাবো বা দুইটা এআই দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই অ্যাড কপি লিখতে পারেন এবং অ্যাডটা কীরকম পারফরমেন্স করবে বা কতজন ক্লিক করবে এবং কীরকম এঙ্গেজমেন্ট থাকবে সমস্ত কিছু আজকে আমি দেখাবো এবং আরও দেখাবো যে আপনারা এই এআইয়ের মাধ্যমে আপনারা চাইলে গুগল থেকে শুরু করে টুইটার লিঙ্কডিং প্রিন্টারেস্ট মানে যতগুলো অ্যাড ক্যাম্পেইন আছে সবগুলো অ্যাড ক্যাপ মানে অ্যাড কপি আপনারা লিখতে পারবেন অ্যাড ক্যাম্পেইনের জন্য তো চলুন আমরা দেখি কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে এবং তার আগে আমরা একটা জিনিস দেখি যদি আমরা যদি চাই ফাইবারে শুধু অ্যাড কপি রাইটিং লেখেও আপনারা চাইলে এই সার্ভিসগুলো দিতে পারেন দেখেন এখানে অনেক মানুষ আছে যারা এক কে দুই কে পাঁচ কে পর্যন্ত ফেসবুক অ্যাড কপি রাইটিং লিখে দিয়ে ইনকাম করতেছে দেখবেন এখানে টপ টিলিটার সেলার আছে আপনি চাইলে এরকমভাবে অ্যাড কপি সার্ভিস আপনারা লঞ্চ করতে পারেন যেহেতু আমি এখন ফাইবারের ক্লাস করতেছি না তাহলে আমি ফাইবারটা স্টপ করে দিই আপনাদের জাস্ট ধারণার জন্য আমি এটা বলে রাখলাম যে আপনারা চাইলে অ্যাড কপি রাইটিং করেও ইনকাম করতে পারেন ফাইবার থেকে ওকে আমরা এটা কেটে দিই তো ভাইয়ার আপনাকে এরকম একটা মনে করেন ফিটনেস অ্যান্ড হেলথ রিলেটেড একটা স্মার্ট ওয়াচ দিছে তো মানে ঘড়ি দিছে এই ঘড়িটা আপনার কে প্রমোট করতে হবে বা অ্যাডভার্টাইজিং করতে হবে সেটা হতে পারে গুগলে অথবা হতে পারে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে এখন আপনার আপনি যখন বায়ারকে বলবেন যে আমাকে তো একটা শর্ট ডেসক্রিপশন দেন তখন বায়ার বলবে যে আমি তোমাকে টাকা দিছি অ্যাড ক্যাম্পেইন করার জন্য তুমি আমার কাছে ডেসক্রিপশন চাচ্ছ কেন বা ফটো চাচ্ছ কেন তুমি নিজের মতো করে নাও ঠিক আছে আমি যদি এটা করার সময়ই পাইতাম তাহলে আমি তোমাকে টাকা দিয়ে আমি হায়ার করতাম না তো এরকম অনেক ক্লায়েন্ট থাকে যারা এরকম বলে থাকে এটা সবাই করে না আমি একটা ক্লায়েন্টের সম্মুখীন হয়েছিলাম যারা এরকম বলছে তো চলুন আমরা দেখি কিভাবে এই যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস যে কোনো ব্র্যান্ডের জন্য আমরা চাইলে অ্যাড কপি রাইটিং করতে পারবো এবং এটার হেডলাইন থেকে শুরু করে প্রাইমারি টেক্সট পর্যন্ত বা ডেসক্রিপশন পর্যন্ত আমরা লিখতে পারবো তো এর জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে নাম হচ্ছে Anyword Anyword dot com এটা লিখে সার্চ করতে পারেন আপনারা এটা একটা আছে আমি আরেকটা দেখাবো যদি আপনাদের পয়েন্টের দরকার পড়ে যে পয়েন্ট পয়েন্ট করে লিখবেন তাহলে সেটাও আমি দেখাবো সেটা আরেকটা এআই দিয়ে এটা হচ্ছে Anyword AI copywriting AI writing assistant জি মানে অ্যান্ড টেক্সট জেনারেটর তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে এখানে সাইন আপ করতে বলে যদি আপনাদের সাইন আপ করা না থাকে তাহলে এখান থেকে লেখা আছে স্টার্ট ফর ফ্রি এখান থেকে আপনার এখানে ক্লিক করবেন একদম সিম্পল মানে যে কেউ করতে পারবে এটা কিন্তু টেন মিনিট মেল বা টেম্পারেলি মেলগুলো দিয়ে করা যায় না ঠিক আছে তো এখান থেকে দেখেন আমার করা হয়ে গেছে তো সেই জন্য আমার এরকম আসতেছে ওকে আপনাকে জাস্ট ওইখানে সাইন আপ করলে কয়েকটা স্টেপ ফলো করতে হবে এক দুই তিন মনে করেন একদম সিম্পল আপনি আশা করি করতে পারেন যদি না করতে পারেন আমাকে ডাইরেক্ট কল দিবেন অথবা কমেন্ট করবেন যে ভাই করতে পারি নাই তাহলে আমি আপনাদের লাইভ এসে নয় করায় দিব ঠিক আছে সাইন আপ করা এটা সমস্যা হয় না একদম সিম্পল ঠিক আছে তো চলুন আমরা কপি রাইটিং বা অ্যাড কপি রাইটিং আমরা লিখি তো আমরা এখান থেকে হোমে চলে আসছি এখানে কিছু জিনিস আছে ডাটা ডাটা যে প্রথমটা আছে হোমের পরে এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমাদের সমস্ত কিছু দেখতে পারবো তো এখান থেকে এখানে যখন আমরা ডাটা কালেক্ট এখান থেকে আমাদের সমস্ত ডাটাগুলো এক জায়গায় থাকবে হ্যাঁ এটা হচ্ছে প্রোফাইলের মতো তো আমরা যেটা করব এখান থেকে নিউ ডকুমেন্ট আমরা এখানে ক্লিক করব তো আমরা এখান থেকে ক্লিক করার পর এবার আসি আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে যেটা আমাদের দরকার তো এখানে দেখেন লেখা আসতেছে ইনস্টাগ্রাম ক্যাপশন যদি আপনার লিখতে প্রয়োজন হয় বা অ্যানি কপি যে কোনো কপি লেখার প্রয়োজন হলে কন্টেন্ট ইম্প্রুভার তারপরে ফেসবুক অ্যাড মানে ad copy primary text primary text আপনারা কীভাবে লিখবেন ল্যান্ডিং পেজ হেডলাইন কীভাবে কী ধরনের লিখবেন গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইনের জন্য কিভাবে ডেসক্রিপশন লিখবেন এগুলো কিন্তু এখানে বলে দিছে আরও চাইলে আপনি আরও দেখতে পারেন যদি আপনি অলে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন দেখেন কত কিছু আছে এখান থেকে Google search ad Google search ads মনে করেন তারপরে এটার নামও তো শুনি ওকে টুইটার অ্যাড তারপরে আমাদের যেগুলো পরিচিত সেগুলো বলছে লিঙ্কডিং পিন্টারেস্ট তারপরে ল্যান্ডিং পেজটা ওকে ইনস্টাগ্রাম তারপরে ইনিস আবার যদি আপনার যদি মনে হয় ফেসবুকের জন্য পোস্ট লিখবেন বা পোস্ট তৈরি করবেন বিভিন্ন ধরনের যেটা কাস্টমার এঙ্গেজ করবে তাহলে আপনি এই পোস্টটা সিলেক্ট করতে পারেন আমি দুইটাই দেখাবো ওকে প্রিন্টারেস্ট লিঙ্কডিং আপনি ইউটিউব টাইটেল কীভাবে জেনারেট করবেন সমস্ত কিছু যেমন ফেসবুক আর্টিকেল প্রমোশন তারপরে ফেসবুক আর্টিকেল অনেক কিছু আছে এখানে আপনি একটু কষ্ট করে দেখে নিন আপনি শেষ করতে পারেন না এত কিছু আছে এখানে হ্যাঁ তো আমরা চাইলে যেহেতু আমরা অ্যাড ক্যাটাগরিতে থাকবো তো আমরা অ্যাড কপি আবার যদি আপনি চান মেল করবেন কিভাবে মেল লিখবেন কিভাবে সোশ্যাল নেট সোশ্যাল মিডিয়া যত কিছু আছে এস এম এস করতেবেন কীভাবে তো আমরা জাস্ট আমাদের অ্যাড ক্যাম্পেইন দরকার বা অ্যাড ক্যাম্পেইনের জন্য রাইটিং করা দরকার জাস্ট আমরা অ্যাড কপি লিখবো সেই জন্য আমরা অ্যাডেতে ক্লিক করব তো ক্লিক করার পরে আমি উপরের দিকে আমার এখানে দুইটা জিনিস আছে হ্যাঁ এখানে আরেকটা জিনিস আছে তো আমার দরকার পড়বে হচ্ছে হেডলাইন এবং প্রাইমারি টেক্সট আপনি যে কোনো একটা দিয়ে ইউজ করতে পারেন তো আমি চাচ্ছি যে প্রাইমারি টেক্সট আগে নিই না হেডলাইন নেব ওকে আমি আগে প্রাইমারি টেক্সটাই নিলাম নেওয়ার পর এখানে যখন আমি ক্লিক করছি তখন এখানে বলতেছে প্রোডাক্ট নেম ওকে আপনার প্রোডাক্টের নাম কি আমার প্রোডাক্টের নাম হচ্ছে একটা নাম দিয়ে দিলাম এটা যে ফিটনেস ওয়াচ স্মার্ট ওয়াচ তো আমি এটা দেওয়ার পরে এখানে প্রোডাক্টের একটা মনে মেন প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা থাকবে বা মো মেন আপনি টার্গেট করতে চাচ্ছেন কোনটা সেটা এখানে দিতে বলতেছে ওকে আমি দিলাম হচ্ছে ধরেন ফিটনেস ওয়াচ তো এটা দিয়ে আমি জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করব একটু যদি আমরা দেখি জেনারেট ওকে জেনারেটে ক্লিক করলাম ক্লিক করার পরে মোটামুটি এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাড কপিগুলো তারা একটা দুই তিন লাইনের ভিতরে লিখে দিবে এবং এটা ফেসবুকে দিলে কত পার্সেন্ট এঙ্গেজ হতে পারে বা কত পারফরমেন্স করবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যেটা ইউ বেশি দেখবেন সেটা ইউজ করবেন দেখেন ধরেন এটা যদি আমি ইউজ করি আমার ফেসবুকের হেড মানে অ্যাড কপি রাইটিংয়ের ওইখানে তাহলে দেখেন এখানে একাত্তর পার্সেন্ট দেখাচ্ছে এঙ্গেজ করবে এবং কারা এঙ্গেজ করবে সেটা কিন্তু এখানে বলে আছে বলা আছে ফিমেল করবে না মেল করবে মেল কত পার্সেন্ট করবে যেমন কত বয়স থেকে কত বয়স পর্যন্ত মানুষ এটা টার্গেটিংয়ের জন্য ভালো হবে এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিতেছে তাহলে কিন্তু আমাদের জন্য খুবই হেল্পফুল বুঝতে হবে আপনাদেরকে যারা অ্যাড ক্যাম্পিন নিয়ে কাজ করেন তাহলে এরা এগুলো বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ কাজে লাগে এগুলো এটা হচ্ছে ডিটেলটা ডেমোগ্রাফি ওকে ওকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত বয়স থেকে কত বয়সের মানুষগুলো আমাদের এটা টার্গেটিংটা এটা থেকে আমরা টার্গেটিং করতে পারবো এবং কত বয়স থেকে কত বয়সের মানুষ আমাদের অ্যাডটা বেশি পছন্দ করবে এটা সমস্ত কিছু আমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাচ্ছি দেখছেন অ্যাড থেকে কিন্তু ভালো কোনো কিছু হয় না সব কিছু দেখেন এবার যদি মনে হলো না আমার আরও কিছু লাগবে আপনি চাইলে এটা কিছু বাড়ায় দিতে পারেন ওকে দশটা তো আমি এটা আবার ক্লিক করলাম তাহলে আমাকে আরও কিছু বের করে দেওয়ার কথা দ্বারা দেখি দেয় কিনা তো দেখেন এখানে কিন্তু বের করতেছে তো দেখেন নিচের দিকে গেলে আরও কিছু বের হবে এটা হচ্ছে একাত্তর পার্সেন্ট এটা হচ্ছে সাতাত্তর পার্সেন্ট আরও কিছু বের হচ্ছে ঠিক আছে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন ঠিক আছে খুবই ভালো একটা জিনিস কিন্তু পেয়ে গেলেন আপনারা এখন চাইলে বাইরকে এইভাবে দিতে পারেন গিফট হিসেবে এবার আপনার মনে হয় যে কিছু পয়েন্ট দিলে কিন্তু আমার খুব ভালো লাগে ঠিক আছে বা ধরেন একটা দেখালাম আরেকটা দেখাই তারপরে আমি পয়েন্টের অপশনে যাচ্ছি তো ধরেন এবার আমি এটা সেভ করতে পারেন আপনি যে কোনো একটা নাম ওকে সেভ করে দিলাম তো সেভ করার পরে আমার মনে হচ্ছে যে আমি একটা হেডলাইন দিব বা ধরেন অ্যাডস প্রাইমারি টেক্স ওকে আমি অ্যাডসে ক্লিক করলাম আমার হেডলাইন চাচ্ছি ফেসবুকের জন্য হেডলাইন ওকে আমি হেডলাইনের জন্য এখানে সেমভাবে আমি একটা এটা দিয়ে দিলাম এবং এটা হচ্ছে আমার ধরেন এটা হচ্ছে আমার ডেসক্রিপশনের এটা দিয়ে দিলাম এবার আমি চাচ্ছি যে এটার উপর একটা হেডলাইন তৈরি করে দেখ এবং তারপরে তারা একটা হেডলাইন তৈরি করে দেবে দেখি দেয় কিনা ওকে এখানে কিছু হেডলাইন দিচ্ছে তারা সংক্ষিপ্ত এটা ইউজ করলে এত পার্সেন্ট এটা ইউজ করলে এত পার্সেন্ট হ্যান ত্যান এগুলো আপনি দেখে নিন হ্যাঁ এগুলো কিছু করার নাই তো এটা দিয়ে দিলাম তো হয়ে গেল এইভাবে আপনি কিন্তু যে কোনো ধরনের অ্যাড কপি রাইটিংয়ের হেডলাইন থেকে শুরু করে সব কিছু লিখতে পারবেন এবার আপনার মনে আসতে কত কত মানুষ ওই যে ডেসক্রিপশনটা আছে বা যে প্রোডাক্টটা থাকে বা যে ব্র্যান্ডের যে জিনিসগুলো থাকে ওইটার উপর পয়েন্ট চাচ্ছেন যে পয়েন্ট আকারে মানে প্রাইমারি টেক্স থাকবে তাহলে আপনি কি করবেন চলে যাবেন ক্রিয়েটিভ ফেব্রিকাতে ক্রিয়েটিভ ফেব্রিকা ডট কম এখানে সাইন আপ করা একদম সহজ যে কেউ করতে পারেন তো এটা করার পরে আপনি সাইন আপ করার পরে এখানে আসার পরে দেখেন লেখা আছে টুলস টুলস একটু কষ্ট করে সাইন আপ করতে হবে যদি এগুলো সহজ টুলসে ক্লিক করার পরে সিএস পার্ক এখানে ক্লিক করবেন সিএস পার্ক তো আমরা এখানে ক্লিক করার পর ক্লিক করার পর নিচের দিকে আসবো আমরা নিচের দিকে আসার পরে এখানে সিএস পার্ক রাইটার আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে আমি কিন্তু দুইটা দেখাচ্ছি আপনাদেরকে যেটাতে খুশি আপনি রাইটিং করতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় তো আমরা যে যেটা করব এখান থেকে আমরা নিচের দিকে আসব আমাদের যেহেতু ফেসবুক অ্যাড মানে অ্যাড ক্যাম্পেনের জন্য রাইটিং করা দরকার তো এখানে দুইটা আছে ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট আমি চাচ্ছি যে এটাও করতে পারেন এটাতেও করতে পারেন দুইটা একটাতে করতে পারেন আমি এটাতেই করি তো ট্রাই নাও এখানে আমি ক্লিক করব তো ক্লিক করার পর তো এবার বলতেছে যে দেখো তুমি তোমার ব্যান্ডের নাম দিতে পারো তাহলে আমাদের ব্যান্ডের নামের উপর ভিত্তি করে তার একটা তৈরি করবে ধরেন আমার এটা কপি করা আছে তো আমি এটা আবার দিয়ে দিলাম ধরেন ফিটনেস ওয়াচ স্মার্ট ওয়াচ এটা দিয়ে আমি ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম তো আমি এবার যেটা করবো এটা ইংলিশ হবে না কোন ভাষা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি চাচ্ছি এটাই থাকবে বাইডেফল যেরকম আছে এরকমই থাকবে আমি ক্রিয়েটে কন্টেন্টে ক্লিক করবো তো কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের মোটামুটি কয়েক মিনিটের ভিতর তারা বিভিন্ন ধরনের এটার পয়েন্ট লিখে দিবে দেখেন সুন্দর সুন্দর পয়েন্ট লিখে দিছে হ্যাঁ খুবই অ্যামাজিন জিনিসগুলো তারা এখানে লিখে দিছে ধরেন আপনার এটা পড়ে ভালো লাগে নাই এটা কিন্তু একদম আই ক্যাচিং মানে যে কোনো ক্লায়েন্ট কিন্তু পাও কাবে ঠিক আছে তো আপনি ধরেন এটা লেখা লেখার পরে আপনি এটা দিয়েও ওই ওই ওইখান থেকে আপনি মানে অ্যানি ওয়ার্ড থেকে একটা ডেসক্রিপশন লিখলেন আর এখান থেকে কিছু পয়েন্ট দিলেন পয়েন্ট দিয়ে একটা নিচে একটা ইউআরএল দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে চাইলে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন সেটাও আপনার রুচি কোনো কিছু হবে না ঠিক আছে এগুলো কিন্তু ভালো একটা জিনিস তো এটা দেওয়ার পরে ধরেন আপনার এই কন্টেন্টটা পছন্দ হয় না আবার সেমভাবে কন্টেন্ট ক্রিয়েটে ক্লিক করেন তাহলে আবার দেখবেন তারা একটা জেনারেট করে দিছে আপনাকে ঠিক আছে এগুলো কিন্তু আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের করলে বা এগুলো অ্যাড ক্যাম্পেইন দিয়ে অ্যাড মানে অ্যাড ক্যাম্পেইন রান করলে কয়েক গুণ সেল বেড়ে যায় এটা কিন্তু আপনাকে বুঝতে হবে হ্যাঁ তো অবশ্যই এআইগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করতে পারি এবং আমরা আমাদের ক্লায়েন্টের জন্য আমরা এই কাজগুলো করতে পারি চাইলে আপনি ইউজ করতে পারেন তো আশা করি আমি সমস্ত কিছু আপনাদেরকে বুঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভালো না লাগলে তো কথাই নেই দেখতে থাকেন ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ